أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل يا সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কিলাব হবে এ দরাতে বাঁচিয়া আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া lane. صلاتنا তাকে আমদ নু ফলক মে রাজে উ আম্বিয়া ও আউলিয়া মোহতাজে উ সালা দুনিয়া ارسلنا کا اللہ رحمت مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین جلو اگر ہو یا امام المرسلین جلو اگر ہو رحمة للعالمين مرحبا يا رحمة للعالمين جلوة کرو جلوة نور خدا جلوة کرو یا محمد مصطفی مرحبا یا ہیں حبیب کبریا کی اوٹو مومن سلام مصطفیٰ کی تدرو علينا من ثانية الوداع وعجب شكر علينا ما دعا لله داعي پردا اٹھا دو شکل نو رانی دکھا دو سات سات آواز سنا دو میرے ارزو مٹا دو یا نبی آج جانا ہے قبول مدینے کے چار چاروں سلام مدینے کے چار لاکھوں سلام مدینے کے چار العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه المطهرة أجمعين تحمل جميع مشكلاتنا اللهم تقبل جميع مال حياتنا اللهم جعل جميع مالنا في ميزان حسناتنا يا رب العالمين رب ارحمهما كما رب يعني صغيرا رب ارحمهما كما رب يعني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا رب العالمين জুমার দিন জুমার নামাজ আদায় করে আয় আল্লাহ শত শত কোটি মাইল দূরে থেকে এই গরিব বাংলাদেশে আল্লাহ আজকে হজর জুমসা জামে মসজিদ রহিমাহুল্লাহর আমরা গরিব কিছু উম্মত আল্লাহ আল্লাহ তোমার হাবিব আমার দয়াল নবীর সানে আল্লাহ দরুদু সালামের হাদিয়া বেশ ঘুরেছি আল্লাহ আল্লাহ তুমি মদিনায় তাইবা সুনার বদিলাই তুমি পৌঁছায় দিল্লাহ আমার নবীর পাশে শুয়ে আছেন হজরত আবু বকর সিদ্দিক আকবর হজরত উমর মাওলায় আলী আমার মা ফাতেমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা সোহাদায় কারবালা সোহাদায় সোহাদায় বদর আল্লাহ সমস্ত সমস্ত আল্লাহ বলে বুজুর্গরা মাজার বাজার শুয়ে আল্লাহ আমার নবী উম্মতি উম্মতি করে চোখের বাড়ি ফেলায় আল্লাহ আমার নবীর রওজায় পাকে তো সালাবের হাদিয়া টুকুন আজকে নতুন বছরের নতুন দিয়ে শুরু করেছি আল্লাহ গত বছর করোনা ভাইরাস আল্লাহ মায়ের কুল থেকে শিশুকে কেড়ে নিয়ে আল্লাহ স্ত্রীর কুল থেকে স্বামীকে কেড়ে নিয়ে চললো আমির কুল থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে চললাম আল্লাহ পায়ের হাত থেকে ভাইকে কেড়ে নিয়ে চললাম সকলকে তুমি শাহাদতের বর্তমান নসিব করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আর কত মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মেডিকেলে ইয়া আল্লাহ বিছানার ভিতরে শুয়েছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেলা করলে ইয়া নসিব করে দিও ইয়া রাব্বাল আলামিন এই করোনাকালীন সময়ে কত মানুষের চাকরি চলে গেছে আল্লাহ কত মানুষ বিদেশে আটকা পড়েছে আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে অভাব লজ্জায় কাউকে বলেন আল্লাহ আল্লাহ বাচ্চাদেরকে মেয়ে আল্লাহ স্ত্রীর সামনে মাথাটা লজ্জিত হয়ে আছে আল্লাহ বাবার কাছে ছেলেরা ফরিয়াদ করে বুঝছু কবি আল্লাহ বাবার পকেটে তা টাকা নাই আল্লাহ আল্লাহ নতুন বছরে সকল কিছু তুমি শুধরায় দাও আল্লাহ নতুন করে বছরটা সুন্দরভাবে সুন্দরভাবে শুরু করবার তৌফিক দাও আয় আল্লাহ মসজিদের অনেক চলে গেছে আল্লাহ আমরা কিছু মুসল্লি তোমার দেওয়ার হাত উঠে যে কান্না করতেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের দিকে রহমতের নজরটা দিও আল্লাহ ছেলে মেয়ের হায়া কারণে ছেলে মেয়েদেরকে পঙ্গু বাড়াই দিয়ে আল্লাহ কারণে রিজিক কমাই দিয়ে আল্লাহ আয় আল্লাহ আমার নবীর প্রেমের সাগরে আমাদেরকে ডুব দেওয়া দা পথে তুমি দিও আমার চাকরিজীবী ভাই এদের প্রমোশন করে দিও আল্লাহ যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ তাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে বিবাহের ব্যবস্থা করে দিও আল্লাহ আমার যে সমস্ত যুবক ভাইয়েরা বিপদগামী হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে হজরত বেলালের মতো রহমত দিও আল্লাহ আল্লাহ গো আমাদের স্তরে আল্লাহ আল্লাহ আজকে মাকে মা বলে ডাক দেয় মা সারা দেয় না কবরে শুয়ে বাবাকে বাবা বলে ডাক দে আজকে বাবা সারা দেয় না অন্ধকার কবরে কেমন আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা এই কবরে আমাদেরকে যেতে হবে বাবুদ গো অন্ধকার কবরে কিভাবে থাকবো বাবুদ आई सबसे गुम्बिद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना اللهم اجعل آخر كلامنا كلمة طيبة وكلمة الشهادة شهادة أن لا إله إلا الله وأشهد أن اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأزواجه المطهرة وعلى أوليائه وأتقيائه أجمعين اللهم انت اللهم اللهم انت الرحمن الكريم المنان تقبل صلاتنا صلاة الجمعة ال کریم اللہ جماعتی نبین و صدیقین و شہدائی و سلی اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ইয়া রব্বুল আলামিন আজকে পবিত্র বছরের শুরুর দিনে আল্লাহ আল্লাহ আজকে শুরুর দিনে জুমা দিয়ে তুমি নিয়ামত দান করেছো আল্লাহ ইয়া রব্বুল আলামিন তোমার বাণীতে সুস্থ থেকে আল্লাহ জুমার নামাজ আদায় করে আয় আল্লাহ আমার ভাই বন্ধু আপনার বন্ধা আল্লাহ সকলকে সাথী নেয়া ভিক্ষুকের বেশে তোমার সাহি দরবারে হাত কানা উঁচু করে ধরেছি আল্লাহ জীবনে কত গুণা করেছি আল্লাহ জীবনের সমস্ত গুণা তখন তুমি মাফ করে দাও আলমিন কুটি কুটু দুরুদ সালামের হাদিয়া আয় আল্লাহ যাকে না দেখে ইমান এনেছি দুরুদ সালাম পড়েছি আল্লাহ যার ডান হাতে হাত রেখে কালি পড়ার ডোজি পয়রাই আল্লাহ যার নুরানি চেহারাটা দেখে আল্লাহ মনটাকে জুড়াবার সুযোগ হয় নাই আয় আল্লাহ সেই আল্লাহ সোনার মধ্যে নাই আমার নবী রাউজায় পাকে কুটি কুটি দুরুদ সালামের হাদিয়া টুকুর পৌঁছায় আলামিন সমস্ত বেগরাম তাবি আয় আল্লাহ সমস্ত পড়ান শাহ আল্লাহ আমাদের পাশের কবরস্থান আল্লাহ হাজার হাজার আল্লাহ বন্দা বানিরা শুয়ে আসি আল্লাহ ইয়া তাদেরকে আল্লাহর পাক তুমি দিও আল্লাহ আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা দিও আল্লাহ আল্লাহুম্মা জাআল কুবুরাহুম الجنة سرى الله سراه وجعل الجنة مسواه يا رب العالمين اللهم تقبل جميع دعائنا اللهم حلل جميع مشكلاتنا الله اللهم تقبل جميع أعمالنا اللهم اشفي جميع أمراضنا وأمراض كورونا فيروس يا رب العالمين আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিও আল্লাহ আমার প্রবাসী ভাইদের প্রবাস জীবনটা মধুময় করে দিও আল্লাহ আয় আল্লাহ মাঠ বাড়া ফসল গাছ বাড়া ফল দিয়ে আমার সোনার বাংলাদেশকে তুমি সুন্দর করে দিও আল্লাহ ইয়ার আব্বাল আলামিন যা দোয়া করেছে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ ইলাহি তবে তুমিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজা লিল খলাসি اگس نایا گیا سل مستگیسین بی فضل کیوں میو خزو بن نواسی درد دل کس سے کہو کوئی تو غم خار نہیں اے خدا تیرے سوا کوئی مددگار نہیں اللہم جعل آخر کلامنا کلمت الشہد شہادت واللہ الہ الا اللہ واشهد ان محمدا عبده صلى الله السلام عليكم ورحمه الله